तो नील भाई आपको ये प्रेरणा कहाँ से मिला ये अपना अ, अरिजीत सर का ये जन्मदिन के ब- बारे में आपने ये प्लान किया और इतना रात गया जंक्शन में आकर के ये कहाँ से प्रेरणा मिला इसके पीछे का राज और कहानी हमको बताइए थोड़ा আপনি- ताकि हमारे दर्शक को पता चले একদম একদম এক- একদম খুব ভালো প্রশ্ন করছেন দাদা আপনি এটা অ্যাকচুয়ালি কালকে রাতের বেলা উম, যখন অ্যাপ্রক্স সাড়ে বারোটা পনেরো একটা বাজে তখন স্ট্যাটাস দিচ্ছিলাম তখন ঋত্বিক ভাই আমাকে আহ, হট করে ফোন করে বলল যে দাদা এরকম কিছু একটা তো করতে চাই কিন্তু সময় স্বল্পতার জন্য বা মানুষ আমরা প্রস্তুতি ওইরকমভাবে নিতে পারি না তো কি করা যায় বলো তো আসলে আমার আমার কোনো কৃতিত্ব নাই এর মধ্যে আমি বলবো যে ঋত্বিক ভট্টাচার্য যে আছে ভাই আমার ভাই ও অ্যাকচুয়ালি এটার পেছনে মূল উদ্যোক্তা আচ্ছা, আমি ঋত্বিককে একবার ডাকবো আমার সামনে ঋত্বিক ভাই আসলে পরে আমার জন্য একটু খুব ভালো লাগবে আসলে এই ঋত্বিক ভাই অ্যাকচুয়ালি এই এই প্রোগ্রামটার উদ্যোক্তা ওই কোঅর্ডিনেটর ওই সব কিছু পরিচালক আর আমি যখন রাতের বেলা যখন আমাদের সাথে রাতে মোটামুটি তখন দেড়টা বাজবে তখন ও আমাকে ফোন করে সাড়ে বারোটা বাজে প্রথমে ডিসকাস হয় হোয়াটসঅ্যাপ মেসেজে তারপর ও আমাকে ফোন করে একটা দেড়টা বাজে তখন ওই পরিকল্পনা করে নীলদা চলো আমরা কিছু একটা করি আমরা যেতটুকুন পারি অতটুকুন করে, হ্যাঁ ভাই চলো আমিও বললাম যে চলো কিছু একটা করি আমাদের যেতটুকুন সম্ভব হয় আমাদের নিজের তরফ থেকে আমরা অতটুকুনই করি তো ওই অ্যাকচুয়ালি মেন এটার পেছনে উদ্যোগটা ভাই তুমি বলো आप दोनों का स्वागत है the group of impact media the globally news updates और B B C twenty four into seven में मैं पंकज तो हमें बताइए कि ये कैसे एक शुरुआत हुआ क्या है और आगे आप लोग भविष्य में क्या करने वाले हैं প্রথমত আমরা mainly Siliguri fans club Arijit Singh fans club स्वागत है আমার নাম ঋত্বিক ভট্টাচার্য এবং নীলদা নীলদা পরিচয় দিয়েছে মেনলি নীলদা যেটা বললো পুরো ক্রেডিট আমার একদমই না ঠিক আছে বেসিক্যালি আমি মানে প্রস্তুত ছিলাম অনেক দিন ধরেই একটা আমি যদি আমি কথা বলতে চাই তাহলে সব থেকে প্রথমে বলা উচিত যা স্যার যখন যেদিন চারই এপ্রিল আমাদের এই মাসে এসেছিলেন এখানে তার আগে আমার একটা পরিকল্পনা ছিল স্যারকে ওয়েল করা ওয়েলকাম করার আগে একটা হেলথ সাপোর্ট বা আমরা সেইমতো পারমিশনটা পাইনি বলে সেটা পোস্টপোন হয় এবং আগামী মাসে করার ইচ্ছে আছে তো যথারীতি তাও আমরা চেষ্টা করেছিলাম বার্থডেতে কিছু করার কিন্তু সেই হেলথ চেক আপ ক্যাম্প তো আমরা করে উঠতে পারিনি তো কাল রাতে অনেকটা নিরাশায় ছিলাম দেখছিলাম স্ট্যাটাস দিচ্ছিলাম স্যারকে উইশ করছিলাম জানি স্যারের অবধি স্যার কাছে অবধি তো খবর যাবে না এটুকু আমি শিওর নিজেদের নিজেদের একটা ইচ্ছে নিজেদের একটা স্যাটিসফ্যাকশনের জন্য দিচ্ছিলাম উইশ করছিলাম বাট মানে অরিজিৎ সিং নামটা শুনলে একটা কেমন যেন চারিদিকে কাটা উঠে যায় গায়ের মধ্যে হ্যাঁ। তো সে ওখানে দিচ্ছি স্ট্যাটাস দিচ্ছি সেই সময় নীলদাও স্ট্যাটাস দিচ্ছে তো নীলদের সাথে জাস্ট কথা হলো যে দাদা কিছু একটা করা চাই অরিজিৎ সিং এর জন্মদিন উনি আমাদের গুরুদেব মানে কি বলবো বলার বাইরে ভারতের একজন মহান ব্যক্তি अच्छा आप आप आप जो अभी एक वर्ड बोले गुरुदेव मतलब आपका भी सिंगिंग से कहीं ना कहीं इंटरेस्ट है एकदम। दिल के किसी कोना में आपका भी एक कोई ना कोई गायक है একদম মানে আসলে যদি আমি একটু আবার পিছনের পাশে যাই আমার বাবা একজন শিল্পী अच्छा अच्छा সঙ্গীত জগতে তিনি উনি ডেট হবার পর এই সঙ্গীত চর্চাটা সেটার সাথে আমি আর জড়িত থাকতে পারিনি যথারীতি সরি কিন্তু গানের প্রতি একটা মানে ভালোবাসা আগে আলাদা ভালোবাসা ছিল আগে করে তারপরে অরিজিৎ সিং স্যারের গান শোনা আশিকি টুর থেকে স্যারের যাত্রা স্যারের সমস্ত গানই প্রায় শুনেছি যতটা পেরেছি কাজের সময় ভালো সব মানে নাচের গান থেকে শুরু করে দুঃখের গান থেকে শুরু করে সব গানই শুনেছি স্যারের প্রায় তো যাই হোক তো এইভাবে চলছিল এবার লাস্টে কালকে রাতে কথা হলো দেন আমাদের একদম শর্ট নোটিসে এটাই আমাদের মাথা মানে কী হবে চার পাঁচটা বন্ধু একটু আড্ডা একটু মজা একটু হই হুল্লোড় কিন্তু এইভাবে আর কতজনই বা আমরা বার্থডে সেলিব্রেট করি তা ভাবলাম যখন স্যার যখন গানের জগতের একটা গুরুদেব আর তার প্লাস চার তারিখে এসে স্যার এখানে একটা এমন বার্তা দিয়েছিলেন মানে আমি কোনোদিন কোনো শিল্পীকে শুনিনি যে ইনি বলছেন যে যেই মাঠে যিনি প্রোগ্রাম করছেন সেই মাঠকে নিয়ে তিনি কেয়ার করছেন শুধু কেয়ার করা নয় উনি হসপিটাল বানাচ্ছেন আগামী দিনে হসপিটাল হয়ে হচ্ছে স্কুলের অনেক কিছু উনি ডোনেট করেছেন উনি যেই কলেজে পড়েছেন সেই কলেজের মাঠকে উনি রিপেয়ার করেছেন মানে কোন মানুষ করে আজকে তো আজকের ডেটে দাঁড়িয়ে অনেক মানুষই অনেক ধনী ধনির জায়গায় চলে যায় অনেক উপরে উঠে যায় কিন্তু পেছনে ফিরে কিন্তু অনেক কম মানুষই তাকায় তিনি কিন্তু এখনও আজকের দিনও দাঁড়িয়েও মাটিতে পাটা ছুঁয়ে রেখেছে আমরা এমন কে হয়ে গেছি যে আমরা কিছু একটা করতে পারি পারবো না তাই একটা চেষ্টা আমাদের উনি বলেও ছিলেন যে শুরু করতে হবে নিজের ঘর থেকে উনি নিজের ঘর থেকেই শুরু করেছেন আমরাও চাই যে আমরা নিজেদের ঘর থেকেই শুরুটা করি দেখা যাক ভবিষ্যৎ কি হয় ভগবান কি করেন কত দূর অব্দি নিয়ে যান তাই আজকে জন্মদিনের থেকে যান যাত্রাটা শুরু হলো मैं उम्मीद करता हूँ कि मेरे तमाम दर्शक मेरे प्यारे ऋतिक भाई को और नील भाई को सुन करके वो लोग भी प्रेरणा लेंगे और आप लोग जो इतना अच्छा काम करते हैं तो मेरे पूरे टीम के तरफ से आप दोनों को हेड्स ऑफ और आ, आपको आगे उज्जवल भविष्य के लिए मेरी तरफ से ढेर सारी शुभकामनाएं आप ऐसे ही आगे बढ़ते रहें और हम लोग आने वाला टाइम में हो सकता है कि इससे भी बड़ा हम लोग सेलिब्रेशन करें আরেকটা জিনিস বলতে চাই যে আমরা শিলিগুড়ি ফ্যান্স ক্লাব আজকেই আমরা ক্রিয়েট করছি নতুন পেজ এবং নতুন গ্রুপ আমাদের সোশ্যাল মিডিয়ায় আমরা অ্যাক্টিভ হচ্ছি তো আমরা যেহেতু আহ, একজন মানুষের সাথে যদি আরও দশজন মানুষ বা আরও দুজন হয়ে যায় আর শক্তিটা কিন্তু বাড়ে কাজ করার ক্ষমতাটাও বাড়ে তো ডেফিনেটলি আমরা চাবো যে আমাদের ওই পেজে বা গ্রুপের মাধ্যমে আমাদের সাথে যদি কেউ অরিজিৎ সিং এর সত্যিকারের যারা ফ্যান্স ফ্যান্স মানে তো সবাই আমরা ফ্যান সবাই আমরা গান পছন্দ করি ওনাকে দেখতে পছন্দ করি ওনার সাথে একটা ফটো তুলতে পছন্দ করি কিন্তু কতজনই বা ওনার মতোতে আমি চলতে পছন্দ করি তো যারা একদম সত্যিকারের স্যারের ফ্যান্স থাকবে তারা প্লিজ আমাদের সাথে যোগাযোগ করবেন সেই পেজ সেই গ্রুপে আমাদের নাম্বার থাকবে আমাদের সাথে যোগাযোগ করে আমাদের এই ফ্যান্স ক্লাবে যুক্ত হবে জুড়ে থাকুন থ্যাংক ইউ সাথে রাখুন পাশে রাখুন থ্যাংক ইউ